আপনারা দেখছেন এশিয়া কাপের পাকিস্তান শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচের সংবাদ দর্শক আজকে ডুবাইয়ের মাঠে কি হতে যাচ্ছে শুরুতে সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত এশিয়া কাপের ফাইনাল আজ শ্রেষ্ঠত্বের মুকুট পাকিস্তান নাকি শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনাল নায়কদের দিকে তাকিয়ে আছে শ্রীলঙ্কা ফাইনালের আগে পাকিস্তানের ভরসা টপ অর্ডার এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বিস্তারিত পাকিস্তানের ভরসা টপ অর্ডার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা আছে এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা কিছুদিন বাবরের দখলে থাকে কিছুদিন রিজওয়ানের এবারের এশিয়া কাপের বাবর বড় রান পাননি অন্যদিকে রিজওয়ান আছেন চন্দে যার পুরস্কার হিসাবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন তিনি তারপরও আজ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সাফল্য অনেকটাই নির্ভর করছে বাবরের উপর এবার এশিয়া কাপ জিততে পারে পাকিস্তান পাকিস্তানের টপ অর্ডারের আরেকে দুশ্চিন্তার নাম পকর আজমের ফর্ম বাবরের মতো ঘুমিয়ে আছে তার ব্যাট ও তবে বৈশ্বিক টুর্নামেন্টের নক আউট ম্যাচে পকরের জলে ওঠার অতীত ইতিহাস আছে ফাইনালেও পাকিস্তান সমর্থকদের সেরকম ই আশা সেক্ষেত্রে রিজওয়ানের চাপ কিছুটা হলেও কমবে গ্রুপ পর্ব থেকে সুপার ফোর পাকিস্তানের টপ অর্ডারে রান করেছেন শুধু রিজওয়ান ই এবার শিরোপা জয়ের ম্যাচে বিশ্বসেরা টপ অর্ডার ব্যাটসম্যানরাও একসঙ্গে জলে উঠতে পারেন কিনা সেটাই দেখা রাখার এদিকে পাকিস্তানের এই তিন ব্যাটসম্যানের উপর প্রত্যাশার চাপও বেশি এরপর যে আর বিশেষজ্ঞ ব্যাটসম্যান ই দলে নেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের উপর সবাই মার্কাটারিং ব্যাটিং করেন চার চক্কা মারাটাই প্রধান তাদের কাজ বাবররা শুরুতে অ্যাঙ্কর ইনিংস খেলেন এরপর অন্যরা ইমফ্যাক্ট ইনিংস এবারের এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিংটা চলছে এই নীতি মেনেই দর্শককে এবারের এশিয়া কাপ দিয়ে পাকিস্তান পিঞ্চ হিটারদের ফিরিয়ে এনেছেন নব্বইয়ের দশকের পিঞ্চ হিটিং কৌশল আধুনিক ক্রিকেটের ব্যাটিং থেকে প্রায় হারিয়ে গিয়েছিল সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে মোহাম্মদ রেজওয়ানকে পাঁচে নামানো হয় সুযোগ পেয়ে বিশ বলে বিয়াল্লিশ রান ইনিংস খেলে তিনি ম্যাচের ছবিটাও পাল্টে দেন পরের ম্যাচে আফগানদের বিপক্ষে সাদাব খানকে দিয়েও এই দায়িত্ব পালন করায় সাকলায়ের মোস্তাকের দল দুবাইয়ের ফাইনালে আজ শ্রীলঙ্কাকে চমকে দিতে এমন কৌশল বেছে নিতে পারে পাকিস্তান তাছাড়া পাকিস্তানের বোলিং শক্তির কথা তো সবারই জানা শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ ওয়াসিম চোটের কারণেই ছিটকে পড়লেও হারিস রুফ নাসিম শাহ ও মোহাম্মদ হাসান সাইন সে শূন্যতা বুঝতে দেননি নতুন বলে গতির জোরের সঙ্গে সুইং মেশানোর চিন্তাভাবনা নিচ্ছেন নাসিম ও হাসাইনরা পরে হারিস এসে আরও গতি যোগ করেছেন আর মাঝের ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখার কাজটা করেছেন সাদাব খান ও নেওয়াজ পাঁচ বোলারের বোলিং আক্রমণের একটা ঝুঁকিও আছে একজনের অন্য দিনটা খারাপ গেলে বিপদ দু এক ওভার হাত ঘোরানোর মতো যে আর কেউ নেই তবে এখন পর্যন্ত পাকিস্তানের বোলিং আক্রমণের ফাঁক ফোকর বের করতে পারেননি কেউ শ্রীলঙ্কা আজ কাজ শেষ নিশ্চয় শেষবারের মতো চেষ্টা করে দেখাবে এবার জানতে পারবেন এশিয়া কাপ জিতলে কত টাকা পাবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা লড়াইটা শিরোপার আরও স্পর্শ করে বললে মর্যাদার তবে এশিয়া কাপের ফাইনালে থাকছে কে কত টাকা নিয়ে দেশে ফিরবে সেই লড়াইও এশিয়া কাপের আগে আসরে প্রাইজ মানি খুব বেশি ছিল না তবে দুই সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত শিরোপা জয় হিসেবে ভারতের জন্য প্রাইজ মানি ছিল ষাট হাজার ডলার রানার্স আপ বাংলাদেশ পেয়েছিল তিরিশ তিরিশ হাজার ডলার দর্শক চার বছর পরের এবারের এশিয়া কাপের ফাইজ মানি বেড়েছে তিন গুণের বেশি পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে এখন বড় অঙ্ক হাতে তোলার হাত ছানে শ্রীলঙ্কা ফাইনালে উঠেছে গ্রুপ পর্ব ও সুপার ফোরের খেলা পাঁচ ম্যাচের চারটি জিতে আর পাকিস্তান জিতেছে পাঁচ ম্যাচের তিনটিতে তবে ফাইনালের ফলে নির্ধারণ হয়ে যাবে কে কার চেয়ে দ্বিগুণ অর্থ নিয়ে ঘরে ঢুকেছে টি টোয়েন্টি সংস্করণে চলা এবারের এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট ফাইজ মানি তিন লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি পঁচাশি লক্ষ টাকা এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে দুই লাখ মার্কিন ডলার প্রায় বাংলাদেশি টাকায় এক কোটি নব্বই লাখ টাকা আর রানার্স আপ দল পাবে এক লাখ মার্কিন ডলার শিরোপা জয় দল প্রাইজ মানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাস ও দর্শক ক্রিকেট বিশ্বে এশিয়া কাপই একমাত্র মহাদেশীয় টুর্নামেন্ট আর কোথাও হয় না বলে মহাদেশীয় পর্যায়ের তুলনা টানা যায় না তবে বিশ্বকাপের সঙ্গে মেলাতে গেলে এশিয়া কাপের প্রাইজ মানি কয়েক গুণ কম দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ষোলো লাখ মার্কিন ডলার আর রানার্স আপ নিউজিল্যান্ড পেয়েছিল আট লাখ মার্কিন ডলার এবার শ্রীলঙ্কা নিয়ে একটু ভাবা যাক এশিয়া কাপ ফাইনাল নায়কদের দিকে তাকিয়ে আছে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারাটা বাদ দিলে টুর্নামেন্ট জুড়ে আত্মবিশ্বাসী চেহারায় ছিল শ্রীলঙ্কার দল দুবাইয়ের ফাইনালেও আজ এমন বিজয়ী বেশে মাঠ চড়াতে পারে তারা একদিন কুশল আর একদিন দাসুন সানাকা ব্যাটিংয়ের এই দুজনের বাইরে আছে বানুকা রাজপক্ষেও ও পাতুম নিশাঙ্কার কথা তো বলাই হলো না কি দারুণ দুটি ইনিংস ই না খেললেও প্রথমে ভারত পরে পাকিস্তানের বিপক্ষে এবার বোলিং প্রসঙ্গ দিলশান মাদুশঙ্কার গতি ও সুইং তো দেখেছেন ই রহস্য স্পিনার মহিষ তিকসানার সঙ্গে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার জুটিও তারিফ না করে উপায় নেই বলা হচ্ছিল এবারে এশিয়া কাপের শ্রীলঙ্কা দলের নায়কদের কথা গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনালে জায়গা করে নেওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচে এমন একজন করে ম্যাচ জেতানো ক্রিকেটার পেয়েছেন লঙ্কানরা নায়কদের যেন অভাব নেই দলটিতে সবার এখন কৌতূহল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম অনুষ্ঠানের এশিয়া কাপ ফাইনালে আজ শ্রীলঙ্কার নায়ক হবেন কে দর্শক শ্রীলঙ্কার আরেকটি শক্তির জায়গা হচ্ছে ফিল্ডিং বড় বাউন্ডারিং দুবাই ও অপেক্ষাকৃত ছোট বাউন্ডারিং সারজা দুই মাঠে লঙ্কানদের ফিল্ডিং ছিল ম্যাচ জেতার অন্যতম কারণ বিশেষ করে বাউন্ডারিং লাইনে প্রায় প্রতি ম্যাচে দশ থেকে বারো রান করে বাঁচিয়ে দিচ্ছিলেন লঙ্কান ফিল্ডাররা এবার একটু প্রশংসা করা যাক শ্রীলঙ্কান ক্রিকেট বরাবর ই ক্রিকেটেও চাতুর্যে ভালো এবারের এশিয়া কাপও সেটি দেখা যাচ্ছে ড্রেসিং রুম থেকে সংখ্যা দেখিয়ে সরাসরি অধিনায়ক সানাকার কাছে কৌশলগত তথ্য আদান প্রদান করতে দেখে গেছেন কোচ ক্রিস সিলভার উডকে ক্রিকেট বিশ্লেষণ মাঠে প্রয়োগ করার ক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে শ্রীলঙ্কা ম্যাচের নির্দিষ্ট একটি সময় বোলারদের ওপর ছড়াও হন লঙ্কান ব্যাটসম্যানরা সুপার ফোর পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের ফেজার হাসান আলীকে লক্ষ্য বানিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ওভার প্রতি ছয় রান রেটের ম্যাচে হাসানের প্রথম দুই ওভারেই ওঠে একুশ রান রান তাড়ার সাফটায় ওই দুই ওভারেই হাওয়ার মিলিয়ে যায় ভারতের বিপক্ষে অর্ষদীপ সিং আর বাংলাদেশের বিপক্ষে ইবাদত হোসেন লঙ্কান আক্রমণের শিকার হয়েছেন সব দলের বোলাররাই অবশ্য শ্রীলঙ্কার ভাগ্যও ভালো ব্যাটিং অর্ডারে দুই বাহাতি রাজাপক্ষে ও গুণাতিলকা থাকায় ডানহাতি ব্যাটসম্যানদের সঙ্গে সমন্বয় বজায় রাখাটা সহজ তাদের জন্য লম্বা ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার একটা শক্তি আর হাসারাঙ্গা তো আছেন ই তিকসানা ও আশিতা ফার্নাডোর মতো লেজের দিকের ব্যাটসম্যানরাও ব্যাট চালাতে পারেন বাংলাদেশের বিপক্ষে তো ফার্নাডোই চার মেরে ম্যাচ জেতালেন ফাইনালে শ্রীলঙ্কার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় জ্বালানি ঝয়ের ধারাবাহিকতা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ আফগানিস্তানের কাছে আট উইকেটে হারের পর থেকে সব ম্যাচ ই জিতেছে তার তারা ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়েছে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ফাইনালের আজ সেটি আরেকবার করে দেখাতে চাইবে পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা প্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে বিস্তারিত এরকম নিত্য নতুন খেলার খবর এবং বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারা এতক্ষণ দেখছেন পিপল টক টোয়েন্টি ফোর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ইলিয়াস হুসাইন খোদা হাফেজ